hey y'all come look at this guys আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আর্কটিক ব্লু বান্ডিয়েল পাবেন প্রথমে প্রিমিশ ক্যারেক্টার নিবেন তারপর ফেডেড ওহিল এ যাবেন কুত্তার খাবার আর সার্ফবোর্ড বাদ দিবেন ফ্রিতে একটা স্পিন দিবেন আর পেয়ে যাবেন ধন্যবাদ গাড়ি <laughs> গাড়ি <laughs> <laughs>